সংগ্রামী এ জীবন রণভূমি এ সংগ্রামী এ জীবন কখনো রঙিন মন কখন কখনো ধূসরে মন কখনো রঙিন মন আবার কখনো ধূসরে মন ঘুরে যাওয়াই মনি সিংহাস লড়ে যাওয়াই Yeah. দুঃখে সবাই দুঃখে কেউ নাই আগুনের উল্কা হও তুমি তাই সুখে সবাই দুঃখে কেউ নাই আগুনের উল্কা হও তুমি তাই বজ্র তুমি ঝড় তুমি বজ্র তুমি ঝড় তুমি হয়ে ওঠো অসাধারণ সংগ্রামী জীবন এগিয়ে যাও তুমি একবারে দ্বিধাহীন রাস্তা কঠিন তাও সম্মুখীন এগিয়ে যাও তুমি একবারে দ্বিধাহীন পথ হারাবে খুঁজে পাবে পথ হারাবে খুঁজে পাবে বেরো না তুমি অকারণ 平而上。